আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আমার আমার না আপনাদের পছন্দের পেজ উপবিশ্বাস সেখান থেকে হঠাৎ করে লাইভে চলে আসছি আমি এই লাইভের কোনো নাম মেনশন কিছুই করিনি কারণ আমি একটু কনফিউজ ছিলাম আজকে প্রচুর বৃষ্টি হয়েছে লস অ্যাঞ্জেলসে সকাল থেকে সো একটু কনফিউজ ছিল কনফিউজ ছিল যে uh, আসতে পারবো কিনা সেটি হচ্ছে আমি আসছি ইউনিভার্সাল স্টুডিওতে সেটা হচ্ছে আমরা যারা সিনেমার মানুষ দ্য ড্রিম সো আই এম সো লাকি যে আমি আসতে পেরেছি তাই হঠাৎ করে লাইভে আসা crois qu'à 10 Oh. ভীষণ ভালো লাগছে বৃষ্টিটা একদমই নেই চলে গেছে Don't forget to collect your items once you pass through the metal detector and enjoy বিকজ হাসান আমার মানুষের জন্য খুব মিস করছি জয়কে বাবা তুমি থাকলে বেশি ভালো লাগতো আমার বাট মা বুঝতে পারেনি ফার্স্ট টাইম মা এখানে সেই জন্য তোমাকে আনেনি বাট নেক্সট টাইম আমি তোমাকে ভেরি সুন নিয়ে আসবো বাবা ও হ্যারি পটার আমার ছেলে অনেক প্রিয় 我也买一个。 প্রচুর বৃষ্টি হয়েছে আমি সকালে কনফিউজ ছিলাম যে আসতে পারবো কি না সেই জন্য আমি আসলে ফেসবুকে স্ট্যাটাসটা দিইনি হঠাৎ করেই চলে আসা লাইভে

嗯。 সো থ্যাংক ইউ বাই এখন আই uh, থিঙ্ক এখানে টিকিট কাটা হবে তারপরে ভিতরে যাব সো তখন আমি আপনাদের সাথে কিছু ছবি ভিডিও শেয়ার করব টেক কেয়ার বাই সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ